বাইকয়েন মার্কেটে লিস্টেড হওয়ার খবর শুনে আপনার মতো আমিও অবাক হয়েছিলাম মনে মনে দু একবার ভেবেও নিয়েছিলাম যে হয়তো এবার মিলিয়নিয়ার হতে চলেছে আপনারা কেউ হয়তো বলতে পারবেন না যে যে যারা এই মাইনিংটা করেছেন আপনারা কেউ স্বপ্ন দেখেননি আমরা সবাই কম বেশি স্বপ্ন দেখেছি এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে এটা আসলে ঠিকঠাক পাই না যেটা আমরা মাইনিং করেছি এবং এটাকে আমরা যেসব এক্সচেঞ্জে পাই লিস্টেড হয়েছে সেই সব এক্সচেঞ্জে ডিপোজিট করে সেল করতে পারছি না মজার ব্যাপার হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ যেখানে বিশ্বের প্রায় সব ক্রিপ্টোকারেন্সির ডাটাগুলো আপডেট করা হয় এবং এটা একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম সেখানেও কিন্তু পাই লিস্টিংয়ের খবরটা চলে এসছিল এবং অলরেডি এখনও সেখানে মার্কেট ডাটাও কিন্তু দেখাচ্ছে যদিও তারা উপরে একটা নোটিফিকেশান দিয়ে রেখেছে এখানে যে যে পাইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসল পাই নয় কারণ পাই এখনও মেইন নেটেই আসেনি আপনারা হয়তো ইতিমধ্যে এই সম্পর্কিত বিভিন্ন তথ্য জেনে গিয়েছেন তবে আমি মনে করছি আমার দায়িত্ব এই জন্যে আমি হুট করে একটা ভিডিও বানাইনি খবরটা দেখার সাথে সাথে অথবা এর নেগেটিভিটি জানার সাথে সাথে আমি একটা ভিডিও তৈরি করিনি আমি এতদিন এটাকে অবজার্ভ করেছি যে আসলে ব্যাপারটা কি হচ্ছে এবং এখন আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করছি যাতে আপনারা যা আগে জেনেছেন সেটা তো জেনেছেন হয়তো এই ভিডিওটা দেখলে আপনারা পাই সম্পর্কে পায়ের লিস্টিং সম্পর্কে থাকে এবং ফিউচারে পাই কী হতে পারে সেই সম্পর্কে আরও ভালো কিছু নতুন কিছু তথ্য আপনারা এখান থেকে পেতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব এখানে রিসার্চেবল তথ্য তুলে ধরার জন্য যেটা হয়তো আজকের জন্য নতুন আগে আপনারা যেটা জেনেছেন তার অনেক তথ্য আজকের ভিডিওর মধ্যে আসবে কিন্তু নতুন অনেক কিছু থাকবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন যদি এখানে কিছু নতুন পান যেটা আপনার হয়তো আজকে কাজে লাগলো আর যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসলে আমরা সবাই জেনে গিয়েছি যে যে পাইটা আমরা মাইনিং করছি এই পাইটা আসলে কোনো মার্কেটে কিন্তু লিস্টেড হয়নি তাহলে মার্কেটে যে পাইটা দেখাচ্ছে এখানে লোগো দেখা যাচ্ছে পাইয়ের এখানে পাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কয়েন মার্কেট ক্যাপে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এমনকি যেসব এক্সচেঞ্জে লিস্টেড হয়েছে আমরা যদি হুবি গ্লোবালের কথা বলি এটা মোটামুটি ক্রিপ্টো জগতে যারা ঘোরাফেরা করেন সবার কাছে একটা পরিচিত এক্সচেঞ্জ এক্সচেঞ্জটা বিশ্বব্যাপী বেশ সুনামও রয়েছে এই এক্সচেঞ্জটাও কিন্তু পাই লিস্টেড করেছে এবং সেখানে ইনফরমেশনের মধ্যে পায়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা দিয়ে দিয়েছে তাহলে কি কিভাবে এবং কেন এই এক্সচেঞ্জগুলো এই কাজটা করলো এরা কেন এই পায়ের নামে একটা কয়েনকে লিস্ট করলো এবং সেখানে ট্রেড করলো এখনও দেখা যাচ্ছে ট্রেড লাইভ আছে যদিও এখানে প্রাইসটা অনেক ডাম্প করেছে বিভিন্ন এক্সচেঞ্জে যে পরিমাণ হাই হয়েছিল তাতে অনেক ইনভেস্টর ইনভেস্ট করে ধরা খেয়েছেন ইতিমধ্যে কারণ এখন প্রাইস যে পর্যায়ে আছে সেটা আর কোনো দিন উঠবে কি না যখন এটা প্রচার হয়ে গেল যে এই পাইটা আসল পাই না প্রশ্ন হচ্ছে মার্কেটগুলো কেন এই কাজ করলো হুবি গ্লোবালের মতো মার্কেট এই কাজটা কেন করলো এটা করলো সেটার কারণ হচ্ছে এটা আমার মনে হয় যে এটা একটা নেগেটিভ মার্কেটিং মার্কেটিং দুই ধরনের হয় একটা পজিটিভ মার্কেটিং একটা নেগেটিভ মার্কেটিং হুবি গ্লোবাল সহ অন্যান্য এক্সচেঞ্জ পাই লিস্টেড করে যেটা করেছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কেটিং নেগেটিভ মার্কেটিংয়ের ফলে তাদের প্রফিট যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের ইউজার সংখ্যা হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন প্রায় প্রায় থার্টি ফাইভ প্লাস মিলিয়ন পায়ের কমিউনিটি মেম্বার রয়েছে তাহলে যদি পাই লিস্টেডের খবর প্রচার করা যায় তাহলে এই thirty five plus million community member থেকে অনেকেই কিন্তু এইসব এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করবে এবং সেটা হয়েছেও এসব এক্সচেঞ্জের অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা হুহু করে বৃদ্ধি পেয়েছে এই পাই লিস্টিংয়ের খবর পাওয়ার পরে এমনকি আমি নিজেও কিন্তু এখানে অ্যাকাউন্ট করেছি এবং চেষ্টা করেছিলাম পাই ডিপোজিট করার জন্য কিন্তু সেটা সম্ভব হয়নি আপনাদের মধ্যেও হয়তো অনেকেই করে থাকবেন যদি কেউ না করে থাকেন বুঝে থাকেন আগে থেকে একটু কমেন্ট করে জানাবেন এবং যারা করেছিলেন তারাও জানাবেন এর পরের প্রশ্ন হচ্ছে যে কেন এই এক্সচেঞ্জগুলো এই কাজটা করেও এখনও টিকে আছে এবং তারা এখনও পাই লিস্ট করে রাখতে পেরেছে এই বিষয়ে পাই কোর্টিম থেকে কি কোনো স্টেপ নেওয়া হয়েছে নাকি অবশ্যই পাই কোর্টিম থেকে স্টেপ নেওয়া হয়েছে আপনারা যদি গতকালকের পাই কোর্টিমের একটা অফিসিয়াল যে টুইটার আছে সেখানে একটা পোস্ট যদি আপনারা দেখে থাকেন আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইব এখানে দেখুন মাত্র একদিন আগে পাই একটা টুইট করেছে পাই পায়ের টুইটার হ্যান্ডেল থেকে একটা টুইট করা হয়েছে এখানে লেখা আছে Pi network press release on unauthorised token listing unauthorised token listing বলতে আমরা যে কথাটা এতক্ষণ বলে আসছিলাম বিভিন্ন এক্সচেঞ্জে পাই যে লিস্টেড হয়েছে সেটাকে পাই কোর টিমের পক্ষ থেকে বলা হচ্ছে আনঅথরাইজড এখানে আমরা যদি এই পোস্টার মধ্যে একটু যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে পাই টিমের পক্ষ থেকে এই ফেক লিস্টিংয়ের ব্যাপারে কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা আমরা যদি এখানে কিছুটা একটু পড়ি প্রথম যে প্যারাটা আছে এই আর্টিকেলটার এখানে তারা লিখেছে one of the world largest blocks in best communities with thirty five plus million engaged members disapproves of unauthorised decisions made by certain exchange to list tokens purporting to be Pi or some purported derivative of Pi to further clarify pi network has no association with any of these exchange which are acting without the uh, consent authority or involved of the network further the products being traded on these exchanges are not the real Pi tokens বলছে যে এখানে যে এই যে এক্সচেঞ্জগুলোতে এগুলোতে যে পাইটা লিস্টেড হয়েছে এটা নিঃসন্দেহে রিয়েল পাই নয় এটা এটার সাথে পাই কোর্ট টিমের বা পাই অফিসিয়াল কোনো সম্পর্ক নেই এখানে যে পাইটা লিস্টেড হয়েছে এটা হচ্ছে আনঅথরাইজড একটা লিস্টিং এটার ব্যাপারে পাই কোর্ট টিম কিছু জানে না এই কথাটা তারা আগেও তাদের টুইটার হ্যান্ডেলে বলেছে নতুন করে তারা এটাতে কোনো স্টেপ নিল কি না সেটার জন্য একটু নিচে যেতে হবে আমাদেরকে একটা লাইনের দিকে এখানে একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এখানে তারা লিখেছে the network has also requested that the listings be removed from this exchange এটা কিন্তু পাইকো টিম থেকে যে এক্সচেঞ্জগুলো পাইকে লিস্টেড করেছিল বলে তারা প্রচার করছিল তাদেরকে বলেছে এই লিস্টটাকে রিমুভ করার জন্যে এখন এই রিকোয়েস্টটা আসার পরেও এটা কিন্তু রিকোয়েস্ট বলেছে পাইকো টিম থেকে আপনারা খেয়াল করেছেন এখানে কিন্তু আসলে কোনো কয়েন বা টোকেনের কোর্ট টিমের কিছু করার থাকে না কারণ ক্রিপ্টো মার্কেট হচ্ছে ডিসেন্ট্রালাইজড এখানে তারা কোনো লিগাল অ্যাকশন নিতে পারে না যে সরাসরি তাদেরকে হস্তক্ষেপ করবে করবে একটা এক্সচেঞ্জ একই নামে বিভিন্ন কয়েন লিস্ট করতেই পারে আপনারা দেখেছেন বিভিন্ন এক্সচেঞ্জে প্রায় সেম নামে বিভিন্ন ধরনের কয়েন রয়েছে এখানে পাইকোর টিম শুধু তাদেরকে রিকোয়েস্ট করতে পারে যে তারা যেন এটাকে রিমুভ করে দেয় এবং সেটা তারা করেছে এবং তাদের যে মাইনার রয়েছে তাদের যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিকে তারা বারবার পোস্ট করে কিন্তু সতর্ক করছে যে আপনারা স্ক্যামের মধ্যে পড়বেন না পাই কয়েন এই মুহূর্তে মার্কেটে লিস্টেড হওয়ার কোনো খবর নেই কোনো এক্সচেঞ্জেই পাই কয়েন এই মুহূর্তে লিস্টেড হবে না পাই কয়েনে আপনারা জানেন যে পাইকোর টিমের বিভিন্ন অফিসিয়াল চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়া থেকে প্রচার করা হয়েছে যে পায়ের হ্যাকাতন চলছে হ্যাকাতনের পরে হয়তো আমরা কোনো কোনো ফাইনাল সিদ্ধান্ত জানতে পারবো সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে এই মুহূর্তে পাই কিছু বাইসেল হচ্ছে এটা হচ্ছে পার্সন টু পার্সন এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে বিভিন্ন জন কিনে রাখছে যারা ইনভেস্টর রয়েছেন তারা কিনে রাখার চেষ্টা করছেন যাতে ভবিষ্যতে যদি ভালো প্রাইস হয় এটা ভালো প্রাইস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি পায়ের একশো বিলিয়ন টোটাল সাপ্লাই এটাতে অনেকে মনে করছেন যে এত টোটাল সাপ্লাই নিয়ে একটা কয়েন মার্কেটে আসলে সেটা খুব ভালো কোনো প্রাইসে যাবে কি না এটা আমার মনে হয় না যে একেবারে খারাপ প্রাইসে পাই থাকবে কারণ হচ্ছে আমরা যে একশো বিলিয়ন সাপ্লাইটা দেখতে পাচ্ছি এর মধ্যে অনেক কয়েন কিন্তু বার্ন হয়ে যাবে কারণ হচ্ছে চিন্তা করুন আমার রেফারেলে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মাইনিং করছেন আমি মনে করছি যে তাদের মধ্যে খুব সামান্য কয়েকজন মাত্র হয়তো কেওয়াইসি কমপ্লিট করতে পারবে এবং বাকিরা পারবে না তাহলে যারা কেওয়াইসি কমপ্লিট করতে পারলো না তাদের কয়েনটা বার্ন হয়ে যাবে এবং তাদের জন্য তাদেরকে আমার টিমে যুক্ত করে মাইনিং করার ফলে আমি যে পাওয়ারটা পেয়েছিলাম মাইনিং পাওয়ারটা সেটার ফলে যে কয়েনগুলো আমার মাইনিং হয়েছে সেই কয়েনগুলো কিন্তু আমি উইড্র পাবো না ফলে সেগুলো বার্নিং হয়ে যাবে এইভাবে অনেক বড় একটা সংখ্যার কয়েন কিন্তু পাই কয়েন কিন্তু বার্নিং হয়ে যাবে এই জন্য এই একশো বিলিয়ন সাপ্লাইটা এত বড় সাপ্লাইটা কিন্তু টোটাল সাপ্লাইটা কিন্তু আর থাকছে না ফলে প্রাইস মোটামুটি ভালো একটা পজিশনে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না এই মুহূর্তে যারা আপনারা পাই সেল করতে চাচ্ছেন ইনস্ট্যান্ট যাদের কেওয়াইসি হয়ে গেছে এবং আপনার ব্যালেন্সটা আনলক হয়ে গেছে আপনার ওয়ালেটে তারা চাইলে আমাদের কাছে পাই কয়েন সেল করতে পারেন আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেখানেও আপনি লিখতে পারেন আপনার সেল করার ইচ্ছার কথা অথবা আমি আমার টেলিগ্রামের পার্সোনাল অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকেও আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং পাই সেল করা সম্পর্কেও আপনারা সেখানে দাম জানতে পারবেন এই মুহূর্তে আমি দামটা বলছি না কারণ আমি তো এটা আপনাদের কাছ থেকে নিয়ে সেল করব আর যারা আমার কাছ থেকে কেনে তারা অনেক সময় দাম ওঠানামা করে সেখানে তারা এক এক সময় এক এক রকম দাম দেয় আমি সেই অনুযায়ী আপনি যখন আমাকে নক করবেন তখন যে প্রাইসে আমি আপনাকে দিতে পারবো সেটা আমি আপনাকে বলে দেবো আপনার ইচ্ছা হলে আপনি আমাকে দেবেন না হলে দেবেন না আর যারা এখনও পাই মাইনিং করছেন না অথবা এই ভিডিওটা প্রথমবার দেখছেন পাই সম্পর্কিত পাই কি জানেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এবং সেখানে অবশ্যই আপনারা মাইনিং লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা মাইনিং করবেন এবং রেফার কোডে আমার রেফার কোডটা ব্যবহার করবেন আমার রেফার কোডটা স্ক্রিনে আমি দিয়ে দিব আমি এখন বলেও দিচ্ছি কে টু জিরো টু ফাইভ এটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে রেফার কোডটা ইউজ করতে পারবেন অবশ্যই এটা বাধ্যতামূলক রেফার কোড ইউজ করা এবং লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আমি সরাসরি মাইনিং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিব না কারণ এখানে ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে একটু কষ্ট করে নতুন যারা মাইনিং করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখান থেকে মাইনিং লিঙ্কে ক্লিক করে অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারবেন আর কেওয়াইসি সম্পর্কিত শেষে একটু আমি টিপস দিয়ে রাখি অনেকের কেওয়াইসি এখনও আসেনি অথবা কেওয়াইসি সাবমিট করেছেন পেন্ডিং হয়ে আছে তারা নক করছেন মাঝে মাঝে এটাতে টেনশনের কিছু নেই এখনও অনেক অসংখ্য অসংখ্য পায়োনিয়ার রয়েছে যারা কেওয়াইসির জন্য ইনভাইটেশনই পায়নি আপনি তো ইনভাইটেশন পেয়েছেন অথবা যদি নাও পেয়ে থাকেন অপেক্ষা করুন অবশ্যই আপনি ইনভাইটেশন পাবেন তারপরে পরের স্টেপ নির্ভর করবে আপনি সাকসেসফুলি ওয়াইসি সাবমিট করতে পেরেছেন নাকি পারেননি সেটার উপরে তবে কেওয়াইসির জন্য ইনভাইটেশন আপনি মাস্ট পাবেন অপেক্ষা করুন ধৈর্য রাখুন এখনও পাই মার্কেটে বিক্রি শুরু হয়ে যায়নি এখনও এটার দিন শেষ হয়ে যায়নি সবাই যখন সেল করতে পারবে সেই সময় আপনা আপনিও সেল করতে পারবেন আপনি কেওয়াইসি কমপ্লিট করে ফেলতে পারবেন যদি আপনি সঠিক তথ্য দিতে পারেন পাই সম্পর্কিত ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে সাথে পাই নিয়ে আপনার কোনো নিজস্ব মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমিউনিটিতে সবাই জানতে পারবে ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে